হ্যালো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান কী অবস্থা সবার নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে ওয়েলকাম সবাইকে এই ভিডিওটা স্পেশালি যারা কোর মাইনিং করেছেন কিন্তু এখনও উইথড্র করতে পারেননি তাদের জন্যে আপনারা হয়তো জানেন ইতিমধ্যে কোর লিস্টেড হয়ে গিয়েছে এবং বাইসেল চলছে আপনি যদি আপনার মেটামাস কোয়ালেটে কোরটাকে উইথড্র নিতে পারেন সেখান থেকে সরাসরি এক্সচেঞ্জে ডিপোজিট করে আপনি সেটাকে সেল করে আপনার টাকাটা হাতে নিতে পারবেন যারা ইতিমধ্যে সব কিছু করে ফেলেছেন খুবই ভালো যারা করতে পারেনি তারা ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখেন তাহলে আশা করছি যে আপনার কোনো সমস্যা থাকবে না আমি চেষ্টা করব খুব সহজ করে দেখিয়ে দেওয়ার জন্যে তবে কোর উইথড্র করতে গেলে আপনার কোরটাকে আগে ফ্রোজেন অ্যাকাউন্টে থাকতে হবে এবং আপনাকে গ্যাস ফিজ বাবদ জিরো পয়েন্ট অন কোর পেতে হবে কোর টিম থেকে সকলকে যাদের কোর উইথড্র করার মতো হয়েছে যারা উইথড্রর যোগ্য হয়েছে তাদেরকে জিরো পয়েন্ট অন কোর আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে তাদের ওয়ালেট অ্যাড্রেসে যেটা লিঙ্ক করা হয়েছিল সাতোশি অ্যাপসে তো আপনি যদি এই জিরো পয়েন্ট অন কোর পেয়ে থাকেন এবং সাতোশি অ্যাপসের মধ্যে যদি দেখতে পান যে আপনার মাইনিং কোরগুলো ফ্রোজেন অ্যাকাউন্টে চলে গিয়েছে তাহলে আপনি এই ভিডিওতে দেখানো পদ্ধতিতে কোরগুলোকে উইথড্র করে নিতে পারবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যে এয়ারড্রপ দেওয়া কথা সেটাকে আপনার ওয়ালেটে নিয়ে আসতে পারবেন ফ্রোজেন অ্যাকাউন্টে গেলে কি হবে ফ্রোজেন অ্যাকাউন্ট কী এই বিষয়ে যদি আপনি না জেনে থাকেন তাহলে চ্যানেলে একটা ভিডিও আছে আমি চেষ্টা করব ভিডিও লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেওয়ার জন্য সেখান থেকে দেখে নেবেন আপনার মাইনিং কোডটাকে উইথড্র করার জন্য আপনাকে প্রথমেই চলে আসতে হবে মেটামাস্ক ওয়ালেটে মেটামাস্ক ওয়ালেটে লগ করবেন লগ করার পরে আপনার সামনে আপনার ওয়ালেটটা ওপেন হবে কোর চেইন ওয়ালেটটা ওপেন করবেন উপরে দেখতে পাবেন কোর ব্লক চেইন অথবা কোর মেইন নেট এটা লেখা আছে কিনা এটা নিশ্চিত হয়ে নিতে হবে যদি আপনার উপরে কোর টেস্টনেট লেখা থাকে তাহলে এই লেখাটার উপরে ক্লিক করবেন বেশ কয়েকটা অপশন দেখতে পাবেন Core chain testnet Core blockchain এখান থেকে কোর ব্লক চেন অথবা আপনার এখানে লেখা থাকতে পারে কোর মেইন নেট সেটাতে ক্লিক করে দিবেন তারপরে চলে যাবেন উপরে বাম পাশে যে থ্রি লাইন মেনু বার আছে এই মেনু বারে মেনু বারে ক্লিক করলে যে অপশনগুলো খুলে আসবে তার মধ্যে উপরে রয়েছে ব্রাউজার নামে একটি অপশন এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে স্ক্রিনে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন সরাসরি যদি সেই ওয়েবসাইটে আপনি যেতে পারেন তাহলে খুবই ভালো যদি আপনি না যেতে পারেন দেখা যায় যে আপনি অন্য কোনো ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে গিয়েছেন বা পেজে রিডাইরেক্ট হয়ে গিয়েছেন তাহলে উপরে যেখানে অ্যাড্রেস লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে অন্যান্য ব্রাউজারের মতো আপনাকে অ্যাড্রেস লেখার জায়গা দেওয়া হবে সেখানে কোর ডিএও ডট জি এই ওয়েবসাইটটাকে লিখে সার্চ করে দিবেন আমি ওয়েবসাইট লিঙ্কটা স্ক্রিনে দিয়ে দিয়েছি এখান থেকে দেখে দেখে আপনারা লিখতে পারবেন সার্চ করে দেওয়ার পরে আপনাদের সামনে স্ক্রিনে যে ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েব পেজটা দেখতে পাচ্ছেন এই ওয়েব পেজে নিয়ে আসবে এই ওয়েব পেজের উপরের দিকে তিনটা অপশন দেখতে পাবেন কমিউনিটি ডেভেলপার এবং এয়ারড্রপ এই এয়ারড্রপ অপশনটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে যে পেজে আপনাদেরকে নিয়ে আসবে সেখানে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে এখানে বাই ডিফল্ট আপনার আইপি অনুযায়ী একটা কান্ট্রি সিলেক্ট করা থাকবে যদি সেটা আপনার সঠিক কান্ট্রি হয় তাহলে আর এখানে নতুন করে সিলেক্ট করার দরকার নেই যদি দেখেন যে না আপনি যে দেশে অবস্থান করছেন সেটার সাথে মিলছে না তাহলে এই বাটনটাতে ক্লিক করে আপনার সঠিক কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে কনফার্ম বাটনটা এনাবেল হয়ে যাবে এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের নিয়ে আসবে মেটামাস্ক ওয়ালেট কানেকশন পেজে এখানে আসার পরে যদি দেখতে পান আপনার কানেক্ট বাটনটা সাদা হয়ে আছে তাহলে বুঝবেন এটা এনাবেল আছে আর যদি সাদা না হয়ে থাকে তাহলে এই মেটামাস্ক লেখাটার উপরে ক্লিক করবেন এটা সাদা হয়ে যাবে অর্থাৎ এনাবেল হয়ে যাবে কানেক্টে ক্লিক করে দিবেন কানেক্টে ক্লিক করার পরে আপনার মেটামাস্ক ওয়ালেট আপনার কাছে কানেকশন পারমিশন চাইবে আপনি এই পেজে নিচের দিকে দুইটা বাটন দেখতে পাবেন তার মধ্যে সবুজ কানেক্ট লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে কানেক্ট হয়ে যাবে এবং নতুন একটা পেজে নিয়ে আসবে এখানে আপনি আপনার ওয়ালেট অ্যাড্রেস দেখতে পাবেন আপনার মোট কোর দেখতে পাবেন অ্যাভেলেবেল কোর দেখতে পাবেন যেটা আপনি উইথড্র পাবেন অর্থাৎ টোয়েন্টি নিচে দুইটা বাটন পাবেন একটা হচ্ছে ফিনিশড একটা ক্লেম এই ক্লেম বাটনটাতে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনাকে আপনার ট্রানজেকশানের বিস্তারিত দেখাবে নিচে কনফার্ম বাটন পেয়ে যাবেন কনফার্ম বাটনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে দেখাবে ট্রানজেকশন সাবমিটেড এবং কিছুক্ষণের মধ্যে ট্রানজেকশন সাকসেসফুল দেখিয়ে দেবে এখানে আপনার কাজ শেষ আপনি এখন ব্যাক করে অথবা মেনুবারে ক্লিক করে ওয়ালেট সিলেক্ট করে আপনার ওয়ালেটে ফিরে আসবেন ওয়ালেটে আসার সাথে সাথে অথবা সামান্য কিছু সময় পরে আপনার ওয়ালেটে আপনার কোডটাকে দেখাবে আপনি এখান থেকে সেন্ডে ক্লিক করে আপনার এই ব্যালেন্সটাকে যে কোনো এক্সচেঞ্জে নিতে পারবেন এবং সেখান থেকে এটাকে সেল করে ইউএসডিটিতে ট্রান্সফার করে আপনি এটা উজ্জ্ব করে নিতে পারবেন কোর প্রজেক্টে আপনারা কতটা হ্যাপি হলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অপেক্ষায় থাকুন আপনাদের জন্য আরও একটা ভালো প্রজেক্ট ভিডিও আকারে আমি নিয়ে আসবো খুবই খুবই একটা ভালো প্রজেক্ট রয়েছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন যাতে সবচেয়ে আগে আপনি খবরাখবরগুলো পেয়ে যেতে পারেন ভালো থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে